হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনল বিজ্ঞাপন দাতা নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনল বিজ্ঞাপন দাতা এখন ক্যাসেট আর টেপ রেকর্ডার মনে মনে জানি দেবো একটা স্লোগান পুরনো দিনের গান আজও ভরে মন প্রাণ যতই শুনি যে গান বেজাতীয় মডার্ন পুরনো দিনের গান আজও ভরে মন প্রাণ যতই শুনি যে গান বেজাতীয় মডার্ন জানি এক দিন হবে আমার জীবনী লেখা মুখার্জি সতীনাথ বলতো এমন কথা ভুলিনি নীলা বসু নামে একজন যাকে কোকিল শোনাতো চৈতি হবার আর ঘুমের ছায়া নামে আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে হয় অবসরে মনে পড়ে থালাদের গান পুরনো দিনের গান আজ যতই শুনি যে গান মডার্ন পুরনো দিনের ভালোই শুনি যে গান বিজাতীয় মডার্ন বাংলার গানে যার নামে বসন্ত তিনি গায়ক সুরকার হেমন্ত ঝিনুকের সন্ধানে নির্মলা মিশ্র বনে নয় মনে আমাদের মানবেন্দ্র আর অখিল বন্ধু ঘোষ আর অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান পেলেন না তার যোগ্য সম্মান পুরনো দিনের গান আজ ঘরে মনোপ্রাণ যতই শুনি যে গান বিজাতীয় মর্ডান পুরনো দিনের শুনিছে গান বিজাতীয় মডার্ন নীল চোখে যমুনাকে নীল দেখে মাধুরী করেছেন অসংখ্য শ্রোতাদের মঞ্জুরি প্রতিমা উৎপলা মৃণালার কত নাম এরাই তো আমাদের পূর্বসূরি আর বিরহের কথা এলে আর বিরহের কথা এলে বুকের জ্বালা ভুলে আজ মাঝে মাঝে গাই মানুনাদের গান পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণ যতই শুনি যে গান বেজাতীয় মডার্ন পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণ যতই শুনি যে গান বেজাতীয় মডার্ন হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি হারিয়ে যাওয়া সেই গানের কলি যদি মন দিয়ে শোনো তবেই বলি নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনলো বিজ্ঞাপন দাতা নেই সে কলের গান কুকুর মাথা রেডিও কিনলো বিজ্ঞাপন দাতা এখন ক্যাসে যার রেকর্ডার মনে মনে জানি তবু একটা স্লোগান পুরনো দিনের গান শুনিছে গান বিজাতি মডার্ন পুরনো দিনের গান আজ ভরে মন প্রাণ যতই শুনিছে গান বিজাতি মডার্ন পুরনো দিনের গান